আজ আমরা শিখব কিভাবে গুগল শিটে রোজ ও কলাম ফ্রিজ করা হয় শুরুতেই আমরা কতগুলো কলাম ও রোজ ফ্রিজ করব তা নির্ধারণ করে নেব এই শিটে আমাদের প্রথম সাতটি রোজ ও প্রথম কলামটি ফ্রিজ করা প্রয়োজন এজন্য আমরা সাত নম্বর রোজের যে কোনো একটি সেল সিলেক্ট করব তারপর আমরা টুলস বারের ভিউ অপশনটিতে যাব শুরুতেই ফ্রিজ অপশনটি ফ্রিজ অপশনটিতে গিয়ে আপ টু কারেন্ট রো এটিতে ক্লিক করব আমরা আমাদের কাঙ্ক্ষিত রোজ অর্থাৎ সাতটি রোজ ফ্রিজ করেছি অনুরূপভাবে কলাম ও ফ্রিজ করে নেব আমরা আমাদের কাঙ্ক্ষিত রোজ ও কলাম ফ্রিজ করেছি এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ